দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমার তোমরা প্রতীয়মান হচ্ছে আজকে আমাদের আলোচনার কি বিষয় হবে আমরা ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি তো সুতরাং আমাদের আজকের পাঠটি হবে আমাদের জাতির পিতা আমরা বঙ্গবন্ধু শিক্ষা এবং সংগ্রামী জীবনে আজকে আলোচনা করব এই পাঠে আমরা যা শিখব বা তোমরা যা শিখতে পারবে বাংলাদেশের জাতির পিতার নাম বলতে পারবে জাতির পিতার জীবনী সংক্ষেপে বলতে পারবে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার অবদান উল্লেখ করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে জেনেছ যে আমাদের আজকে আলোচনা বিষয় হবে আমাদের জাতির পিতা আমরা ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ছবি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর শিক্ষা এবং সংগ্রামী জীবন আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা সাধারণ আলোচনা করে নিই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা তিনি উনিশশো সালের সতেরোই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল তার ডাক নাম ছিল খোকা এবং তার বাবার নাম ছিল শেখ লুৎফর রহমান মায়ের নাম সায়রা খাতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই এবং বিএ পাশ করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন অংশগ্রহণ করে এইসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার কারাবন্দী হতে হয় কিন্তু আন্দোলনে আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল তাহলে আমরা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা এবং যে সংগ্রামী জীবন দেখলাম আমাদের যে সাধারণ আলোচনা সাধারণ আলোচনা থেকে প্রতীয়মান হয় কিছু প্রশ্ন এখানে আমাদের সাধারণত পরীক্ষায় আসে যে আমাদের জাতীয় পিতার নাম বলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো বিশ সালে সতেরোই মার্চ তোমরা নিশ্চয়ই জানো যে সতেরো মার্চ আমাদের একটা গুরুত্বপূর্ণ এখানে দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ আমাদের জাতীয় শিশু দিবস হিসেবে সতেরো থেকে পালন করা হয় যদি প্রশ্ন আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুকিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার ডাক নাম খোকা তার বাবার নাম শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন এরপর অনেক আরও প্রশ্ন হয় যে তার শিক্ষা জীবন শুরু হয় কত বছর বয়স থেকে সাত বছর বয়সে এবং শুরু হয় এবং তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তার দুই বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই এবং বিএ পাস করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন ভর্তি হন এটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনি কোন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তখন থেকে বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ে আন্দোলনে অংশগ্রহণ করেন এইসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে কারাবন্দি অর্থাৎ অনেকবার জেলে যেতে হয় কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল বা অটল তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বঙ্গবন্ধু শিক্ষা এবং সংগ্রামী জীবনের কিছু অংশ আমরা পরবর্তী অংশ দেখব পরবর্তী অংশ আমাদের কি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরবর্তী অংশ আমরা দেখব তিনি উনিশশো সালে পূর্ব বাংলার জনগণের মুক্তির যে সনদ ছয় দফা পেশ করেন এবং উনিশশো সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু কিন্তু পাকিস্তান যে শাসক গোষ্ঠী ছিলেন তাদের ষড়যন্ত্রে তাদের ষড়যন্ত্রে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কিন্তু সেই সময় গঠন করা সম্ভব হয়নি বা গঠন করতে পারেন নাই তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং স্বাধীনতা এবং সংগ্রামী জীবন আমরা দেখলাম আমরা এখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের করতে হবে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন দেখব যে বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন এই প্রশ্নগুলো যদিও তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে এবং আমরা যে আলোচনা করলাম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সেখানে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পাব কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয় তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন কত সালে ছয় দফা দাবি পেশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু এই প্রশ্নগুলো তোমাদের বাসায় করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় দেখে নেবে উনিশশো সালে পাশের একটা আমরা খ নাম্বার দেখি যে খ নাম্বার এখানে বলা হয়েছে সালের কথা এই উনিশশো সাল যে ঘটনাটি ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে ভর্তি হন উনিশশো সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন উনিশশো সালে যে সৈয়দ দফা দাবি অর্থাৎ বাঙালির মুক্তির সনদ সেটি পেশ করা হয় উনিশশো সালে অর্থাৎ বঙ্গবন্ধুর যে দল আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই তথ্যগুলো আমরা যে পূর্ব আলোচনা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রামী জীবন সেই সংগ্রামী জীবনের আলোচনা থেকেই পূর্ব আলোচনা থেকে উত্তরগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এবং এখানে তোমাদের যে তোমাদের মেধা যাচাই করার জন্য পাঠ্যপুস্তকে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ তোমাদের সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে দেখো বঙ্গবন্ধু কোথায় মাধ্যমিক শিক্ষা লাভ করেন এখানে প্রথম অপশনটি রয়েছে গোপালগঞ্জ মিশন হাই স্কুল দ্বিতীয় option Kolkata mission high school দ্বিতীয় অপশন তৃতীয় option Faridpur mission high school এবং ঢাকা মিশন হাই স্কুল চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন তোমাদের বেছে নিতে হবে আশা করছি তোমরা এটাও পারবে এই আলোচনা যদি তোমরা অংশগ্রহণ করো অবশ্যই পারবে আশা করি তোমরা বই থেকে দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন অবশ্যই দেখব এবং সেই প্রশ্নের উত্তরও আমরা দেখে নিব প্রথম প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এরপরে আমরা যদি প্রশ্ন দেখি যে কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয় সাত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয় তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন এরপরে বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন আইন বিষয়ে কত সালে ছয় পদাবি দাবি পেশ করা হয় উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করা হয় তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের পাঁচটি প্রশ্ন পরবর্তীতে পরবর্তী আরও কিছু প্রশ্ন রয়েছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় এবং কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন ঢাকা রেসকোর্স ময়দানে উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা তার ঐতিহাসিক ভাষণ দেন এবং মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি মুক্তিযুদ্ধে আমরা হানাদার বাহিনীকে পরাজিত করি কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন উনিশশো সালের পনেরোই আগস্ট একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে শহীদ হন শিক্ষার্থী এই ছিল আমাদের কিছু প্রশ্ন আমরা এই প্রশ্নগুলো দেখলাম এরপর আমরা দেখব কাঠামোবদ্ধ প্রশ্ন তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন পাশাপাশি তোমাদের কিন্তু কাঠামোগত প্রশ্ন আসে এবং এটা গুরুত্বপূর্ণ এখানে মার্কসও বেশি থাকে তুমি কিভাবে বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করো পাঁচটি ব্যাখ্যা লিখো উত্তরে আমরা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করবো তা পাঁচটি ব্যাখ্যা তুলে ধরা হলো তোমরা অবশ্যই এটা আন্ডারলাইন করবে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো দেশের মানুষের জন্য কাজ করব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো দেশের মানুষের অধিকার আদায় সংগ্রাম করব তোমরা যদি এভাবে পাঁচটি পয়েন্ট দিতে পারো তাহলে কিন্তু ফুল মাস অবশ্যই আশা করা যায় তো আশা করছি তোমরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হলে এবং বঙ্গবন্ধু যে সংগ্রামী জীবন এই সংগ্রামী জীবন থেকে আমরা শিক্ষা নিলাম এখান থেকে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলবো এবং আশা করছি আগামী যে ক্লাসে অর্থাৎ পরের যে মডিউলটা নিব সেটা এই অধ্যায়ের পার্ট দুই যেটা রয়েছে দুই নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ